ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন ভিওয়ার্স আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে ভিওয়ার্স আমার আজকের রেসিপিটা যে শুধু ঈদেই আপনার লাগবে তাই নয় আমার আজকের রেসিপিটা বিকেলের নাস্তার জন্য বা অতিথি আপ্যায়নে বাচ্চাদের স্কুলের টিফিন সব রকমই আপনি খেতে পারবেন আমার আজকের রেসিপি হোমমেড নুডলস ঘরে মাত্র সামান্য দুটি উপকরণ দিয়েই আমরা তৈরি করে ফেলতে পারি আমাদের এই হোমমেড নুডলস ভিউয়ার্স বাজার থেকে আমরা যে নুডলসটা কিনে আনি তা আসলে অনেক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় কিন্তু আপনি ঘরে যদি সামান্য একটু ট্রাই করেন তাহলে কিন্তু তৈরি করে ফেলতে পারেন মাত্র দুটি উপকরণ দিয়ে আমাদের এই হোমমেড সেই সাথে ভিউয়ার্স আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার আরও একটি নতুন রেসিপি তৈরিতে আমাকে সাহস যোগাবে তো চলুন গিয়ে দেখে নিয়ে আমাদের এই হোমমেড নুডলস তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ ডিম নিয়েছি একটা আর লবণ নিয়েছি জাস্ট এক চিমটি আর কর্ন ফ্লাওয়ার এটা আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এটা আমি ডোতে ইউজ করবো না জাস্ট আমার যে রুটিটা বেলবো নুডলসের জন্য সে বেলার কাজে আমি ইউজ করবো আমরা আমাদের যে একটা ডিম ছিল ডিমটা এখানে দিয়ে দেব এরপর এর মধ্যে আমাদের যে এক চিমটি লবণ ছিল লবণটা আমরা অ্যাড করে দেব দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস এরপর আমাদের যে এক কাপ ময়দা ছিল সেটা আমরা আস্তে আস্তে করে এখানে দিয়ে দেব কেননা আমার ডোটা খুব টাইট ফিট একটা শক্ত ডো হবে নরম হবে না ব্যাস এটার কোনো পানি ইউজ করা যাবে না এখন এটাকে আমি খুব ভালো করে একটু ডো করে নেব ভিওর্স দেখুন পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার নুডলসের ডোটা এটা খুব টাইট ফিট একটা ডো হবে সফট নরম ডো হবে না আর ভিওয়ার্স আপনাদেরকে একটা কথা বলে রাখি একটা ডিমের জন্য পুরো এক কাপ ময়দা অবশ্যই লাগবে না আপনারা হাফ কাপ থেকে সামান্য একটু বেশি দিলে হয়ে যাবে তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি আমাদের এই নুডলস প্রথমে আমরা আমাদের এই ডোটাকে খুব সুন্দর করে আমাদের যে কর্নফ্লাওয়ার আছে তা দিয়ে বেলে নেব ভিওয়ার্স আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো কেননা ময়দা দিয়ে বেললে আমার রুটিটা এতটা পাতলা হবে না আমার এটা অনেক পাতলা একটা রুটি লাগবে সেজন্য আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো কারণ কর্নফ্লাওয়ার দিয়ে আপনি চাইলে রুটিকে একেবারে পাতলা কাগজের মতো করে ফেলতে পারবেন তো এখন এটাকে আমি খুব পাতলা করে এভাবে করে বেলে নেব দেখুন এটাকে যতটা পারেন আপনি পাতলা করে বড় করে বেলে নেবেন আর অবশ্যই এটা কর্নফ্লাওয়ার দিয়ে করবেন কারণ কর্নফ্লাওয়ার দিয়ে আপনার রুটিটাকে একেবারে পাতলা করে আপনি বেলে নিতে পারবেন আমার রুটিটা পাতলা করে একেবারে পাতলা করে আমি বেলেছি পাতলা করে বেলা হয়ে গেছে এখন আবার একটু কর্নফ্লাওয়ার আমি এতে ছিটিয়ে দেব ঠিক এভাবে করে এরপর এভাবে করে এটাকে আমি ভাজ দিয়ে নেব এরকম এক ইঞ্চি পুরো করে এটাকে আমরা এভাবে করে ভাজ দিয়ে নেব ব্যাস আমার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমার একটা পার্টের সাথে আরেকটা পার্ট লেগে যাবে না বেয়ার দেখুন হয়ে গেছে এখন আমরা এরকম নাইফ দিয়ে এটাকে পাতলা যত পাতলা করে আপনি পারেন কেটে নেবেন আমরা নর্মালি পেঁয়াজ যেভাবে কাটি ঠিক সেভাবে করে এটা পাতলা পাতলা করে এভাবে কেটে নেবেন আমার সবগুলো নুডলসই কাটা হয়ে গেছে এখন জাস্ট এভাবে করে দেখুন সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব যেন আমার জিনিসটা খুব ঝরঝরে হয় দেখুন ভিউয়ার্স কত স্বল্প সময়ে কত শর্টকাটভাবে তৈরি হয়ে গেছে আমাদের এই নুডলস বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে সেই নুডলস না খেয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা বাসায় এই রেসিপিগুলো ট্রাই করেন আর স্বাস্থ্যসম্মত নিজের ঘরে তৈরি করা জিনিস খান ব্যাস হয়ে গেছে আমার নুডলসগুলো বিয়ার্স আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখাই দেখুন তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমরা নর্মাল যে নুডলসটা আমরা বাজার থেকে কেনা যে নুডলসটা আমরা সেদ্ধ করিনি সেভাবেই জাস্ট এটাকে আমি ভাপে দিয়ে নেব দেখুন আমি এখানে প্যানে পানি দিয়ে গরম করে নিয়েছি এখন আমরা আগে থেকে যে নুডলসগুলো রেডি করে রেখেছিলাম আমাদের সেই নুডলসগুলো আমরা আস্তে আস্তে এখানে দিয়ে দেব পেঁয়াজ দেখুন এগুলোকে খুব ভালো করে একটু এভাবে করে নাড়িয়ে নেবেন তাহলে এর মধ্যে কোনো দলা বেঁচে থাকলে তা ছুটে যাবে এবং এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল যোগ করে দেব তাহলে আমার নুডলসটা একটা গায়ের সাথে আরেকটা বাঁচবে না ব্যাস এবার এগুলোকে আমি জাস্ট পাঁচ মিনিট বয়েল করে ভিউয়ার্স আমি খুব কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই আমার নুডলসটা কতটা পারফেক্ট হয়েছে ব্যাস হয়ে গেছে এখন এগুলোকে আমি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব দেখুন ভিউয়ার্স পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার হোমমেড নুডলস খুব ঝটপট মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দুইটি উপকরণ দিয়ে আমরা তৈরি করে ফেলেছি আমাদের এই হোমমেড নুডলস ভিউয়ার্স আমি চাই আপনারা সবাই এগুলো বাসায় ট্রাই করেন কেননা বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া সেই নুডলস খাওয়া থেকে সবাই বিরত নিজের তৈরি করা ঘরের নুডলস খান আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সেই সাথে আমার প্রতিদিনের রেসিপিগুলো যদি আপনারা আপলোড দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে আপনারা মেম্বার হতে পারেন সেই সাথে সরাসরি আমার রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমাকে একটা সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার কাছে অনেক কিছু তা আজকে এ পর্যন্তই আবার আসবো আরো আধুনিক ও নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন It's caught in the crossfire